ওকে আজকে আমরা শিখাবো কিভাবে আপনি ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেই কিওয়ার্ডের উপর বেস করে আপনি টপিকও রিসার্চ করতে পারবেন যে আপনি কোন টপিকের উপর ভিডিও বানিয়ে আপনি অনেক ভিউ পেতে পারেন তো যেহেতু আমাদের প্রথমে দরকার হচ্ছে একটা ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা খুবই প্রয়োজন একটা ভিডিওকে র্যাঙ্কিং করাতে অনেক ভিউ পেতে কিন্তু আমাদের কিওয়ার্ডের বিকল্প নাই ঠিক আছে তো এই জন্য আমরা আজকে কয়েকটা স্টেপ রাখছি বা কয়েকটা টুলস রাখছি যেখানে আপনি সেগুলোর মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবেন তো যাই হোক আমরা শুরু করে দিই আমাদের প্রথমে আমরা যে একটা এক্সট্রেকশন নামাবো আমি আপনাদেরকে বলে দিই এখান থেকে আপনারা ইউটিউবে আসবেন ইউটিউবের যে কোনো একটা টপিক আমরা আজকে লিখবো লেখার পরে সেই টপিকের উপর বেস করে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমরা বের করতে পারি তো আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে চলে যাব এখান থেকে চলে যাব মোর টুলস মোর টুলস থেকে চলে যাব হচ্ছে এক্সট্রেকশন তো আমরা এক্সট্রেকশনে আসার পর আমরা এখান থেকে চলে যাব আবার মেনুতে মেনু থেকে আবার চলে যাব open the Chrome web store তো এখানে আসার পর আমরা এখানে আপনি লিখতে পারেন কিওয়ার্ড এভরি হেয়ার অথবা লিখতে পারেন keyword research keyword keyword research tools তাহলে আপনি প্রথমে এটা পেয়ে যাবেন ঠিক আছে এই ওয়েবসাইট মানে এই টুলসটা পেয়ে যাবেন তো আমার অলরেডি এটা আমি ইনস্টল করা আছে এখানে আপনি অ্যাড করে নেবেন অ্যাড করে তো আমার এটা অলরেডি অ্যাড করা আছে তো আমি আর অ্যাড করতেছি না আপনি অ্যাড করলে এখান থেকে এখানে এখানে পেয়ে যাবেন আপনি এটা মজিলা তো করতে পারবেন ফায়ারবক্সও করতে পারবেন আমি যদি এখানে কিওয়ার্ড এভরি হেয়ার টুলস লেখে যদি সার্চ করি গুগলে তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইটের সরি এই টুলসের কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন তো দেখেন এখানে দুইটা বাসনী দেওয়া আছে ওকে একটু লোড নিচ্ছে ওকে এখানে দুইটা ভাষণই দেওয়া আছে একটা হচ্ছে install the Chrome install the Firefox আপনারা যদি ফায়ার ফায়ারফক্স ইউজার হন ঠিক আছে তাহলে আপনাকে এটা নামাতে হবে আর ক্রোমো যদি হন তাহলে ক্রোমোটা নামাতে হবে তো আমাদের এখানে আমি যেহেতু নামাইছি আমার আর প্রয়োজন নাই আপনি চাইলে এইভাবে এখানে এসে নামাইতে পারবেন আপনার ব্রাউজার অনুযায়ী তো ঠিক আছে তো আমাদের যেহেতু নামানো হয়ে গেছে আমি এখন একটা জিনিস লিখবো সেটা হচ্ছে আমি একটা টপিক লিখবো বা একটা কিওয়ার্ড লিখবো আজ আমি এই টপিকটার উপরে বা এই কিওয়ার্ডের উপরে আমি চাচ্ছি যে অনেকগুলো যেন ই হয় আমি লিখলাম এখানে ওয়ার্ডপ্রেস প্রেস প্রেস শুধু ওয়ার্ড প্রেস অন্য কোনো কিছু লাগবো না ঠিক আছে আমরা সবগুলো স্টেপ দেখব তো আমি ওয়ার্ড প্রেস লিখলাম আমার এখানে বিডিআই কিউ সেট করা আছে আমি বিডিআই কিউতে দেখব না দেখি ওয়ার্ড প্রেসের উপর কিরো কি কিওয়ার্ড আসে তো নিচের দিকে যাই ওকে এটা হচ্ছে ট্রেন্ডিং আছে এই কিওয়ার্ডগুলো বের মানে বের হচ্ছে আমি একটু রিপ্লেস করি আমাদের যেহেতু কিওয়ার্ড প্ল্যানার আছে ওকে আমাদের কিন্তু কিওয়ার্ড এভরি হেয়ার কিন্তু কাজ শুরু করে দিয়েছে আপনারা আপনারা যদি একটু নিচের দিকে দেখেন আমি শুধু একটাকে অট লেখছি যেমন অট প্রেস এটা কিন্তু লেখছি আর বাকিগুলো এখানে অল কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে বের করতে পারবো তো আমি একটু দেখি তাই কারণ এখানে ফাইন্ড আ কিওয়ার্ড ফর অট প্রেস অট প্রেসের যতগুলো কিওয়ার্ড আছে আমরা এখান থেকে বের করতে পারবো আমি এখানে ক্লিক করলাম দেখি কি কি আসে ওকে এগুলাও কেটে দিই আমি তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন এখান থেকে আমি find the keyword for press আমি এখানে ক্লিক করলাম আমি কিন্তু প্রথমে কিন্তু ইউটিউব দিয়ে সার্চ করছি ঠিক আছে তো ইউনিট পার্সেস ক্রেডিট ওকে লাগবে না আমাদের ক্রেডিট তো দেখেন আমরা যখন এটাই করলাম অ্যাড এ অল কিওয়ার্ড দিয়ে আমরা যখন সিলেক্ট করলাম দেখেন আমার আমার কিন্তু এখানে কিওয়ার্ডগুলো পেয়ে গেতেছি দেখেন একটু আমি কিন্তু জানতাম শুধু একটা ওয়ার্ড পেজের একটা কিওয়ার্ড আর এখানে দেখেন কিওয়ার্ড শো করতেছে কতগুলো word page tutorial for beginner এটা কিন্তু ইউটিউবের জন্য খুবই ভালো সার্চ ভলিউম খুবই ভালো হয় word word page tutorial page website page full course page website tutorial page e commerce website tutorial তার মানে এখানে কিন্তু আমি একটা ট্রফিক পেলাম সেটা কি আমি যদি একটা ভিডিও বানাই ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় অথবা প্লাগ ইন সেট করতে হয় তাহলে কিন্তু আমরা একটা ভিডিওর জন্য একটা টপিক পেয়ে গেলাম এটার উপর নির্ভর করে তো আপনি যদি এটার উপর বেস করে যদি ভিডিও বানান তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভিউ পাবেন ঠিক আছে তো আবার দেখেন ওয়ার্ডপ্রেস এলিমেন্টর টুইটোরিয়াল আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে এলিমেন্টর নামে টিউটোরিয়াল আছে যেমন আপনি টিউটোরিয়াল তৈরি করতে পারেন এলিমেন্টর এলিমেন্টর দিয়ে মূলত বিল্ডার এটা কাজ করা হয় সমস্ত কিছু দিয়ে তো দেখেন ও নাই আপনার কয়টা মানে ই লাগবে দেখেন হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এই একটা টপিক কিন্তু আমরা পেয়ে গেলাম তো আমি যদি এখানে আমাদের আমি একটা ই বের করি আমার শিট বের করি তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়গুলো আর একটু তো আমি এখান থেকে আমি ড্রাইভে চলে যাব ওকে ড্রাইভে আসার পরে আমি একটা এক্সেল নেব এক্সেল ওকে এক্সেল নিতে চাই এখান থেকে এক্সেল ওকে তো আমাদের এক্সেল নেওয়া হয়ে গেছে আমি এখানে আপনি একসাথে দুইটা কাজ করতে পারবেন ঠিক আছে একটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড বের করতে পারবো আর একটা হচ্ছে কি ট্রফিক বের করতে পারবো এখানে ট্রফিক ট্রফিক ট্রফিক বের করতে পারবো তো আমি বের করতে প্রথমে বের করতে চাইলাম কি দিয়ে ধরেন আমি এখানে বের করছি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেস আমার একটা কিওয়ার্ড তো আমি এখানে চাচ্ছি যে আমার এমন একটা এইটা একটা হচ্ছে কিওয়ার্ড ধরেন আমি এখানে এই কিওয়ার্ডটা কপি করলাম কপি করে আমি নিচে রাখলাম ও মাই গড অনেক কিছু আসছে ঠিক আছে এটা হবে না ওকে আমি এইটুক টুটুক কপি করব ওকে এটা কপি করলাম একটু সমস্যা হচ্ছে এই ওয়েবসাইটটা কপি করা যাচ্ছে না কেন ও মাই গড কপি তো করা যাবে কিন্তু আমার অথবা এটা ধরে আপনি সার্চ করতে পারেন ঠিক আছে সার্চ করতে পারেন ওকে আমি সার্চ করি সার্চ করে দেখতে পারেন যে এটার উপর ভিডিও আছে কিনা আর এখানে কত দেখেছেন প্রতিযোগী কত আপনার রেজাল্ট আসছে তো এখানে অনেক ভালো একটা কিওয়ার্ড আমি এটার উপর নিয়ে নিব এখন ঠিক আছে এটা আমি নিয়ে নিলাম এই টপিকটা আমি এবার টপিক নিলাম এটা টপিকে যাবে কারণ হচ্ছে এই এটার উপর আমি একটা ভিডিও তৈরি করতে পারি থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল অথবা তারপরে ধরেন এখানে একটা আছে সেটা হচ্ছে এই একটা টপিক আপনি যদি দেখেন একটু এটা এটা আমি সার্চ করি ওকে এটাও আমি সার্চ করি এটা খুব একটা ভালো কিওয়ার্ড দেখেন এখানে আমি আরেকটা আরেকটা টপিক পেলাম ভিডিও বানানোর জন্য আরেকটা কিওয়ার্ডও পেলাম তো আপনি এখান থেকে কিন্তু সবগুলা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন দেখেন আপনি কাজও করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি এই কিওয়ার্ড এভরি হেয়ার দিয়ে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় দেখেন এখানে লেখা আছে আইডিয়া কিন্তু পাচ্ছেন আপনি কিভাবে এটা হতে পারে এখানে লিখতে পারেন অটপেস অ্যাপ অটপেস app builder WordPress affiliate plugin কীভাবে সেট আপ করবেন এগুলো কিন্তু অনেক টপিক আছে ঠিক আছে আপনি কিন্তু প্রতিটা এই যে ব্রেকআপ কীভাবে নিতে হয় ওয়ার্ডপেসের আপনি কিন্তু প্রতিটা টপিকও পাচ্ছেন পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে কিওয়ার্ডগুলো পাচ্ছেন ঠিক আছে তাহলে কিন্তু এখানে দেখেন কত এক হাজার আরও বেরিতেছে আমার ঠিক আছে আরও অনেক বেরিতেছে তো আপনি কিওয়ার্ড হেভরি হেয়ারতে কিন্তু কিওয়ার্ডগুলো বের করে ফেলতে পারবেন ঠিক আছে অথবা আপনি এটার মাধ্যমে তাদের ওয়েবসাইটে এসেও কিন্তু সার্চ করে বের করতে পারেন অথবা আপনি এখান থেকে কিন্তু ধরেন আমি একটা টপিক ধরেন এখানে ওয়ার্ড তো আমি আমাদের সোহাগ ভাইয়ের ভিডিওটা চালু করি তো এই ভিডিওটা চালু করে এবার দেখে এখানে তিনি কি কি কিওয়ার্ড ইউজ করছে তার পপুলার কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন কিওয়ার্ড এভরি হিয়ার দিয়ে কিভাবে কাজ করতে হয় ওকে তো তাহলে আমি এই বিষয়টা আমি এখান থেকে স্কিপ করে চলে যাব আর এরপরে আপনি বের করতে পারেন হচ্ছে আরেকটা টুলস আছে নাম হচ্ছে কিওয়ার্ড আমি এখান থেকে শিটটা রেখে বাকিগুলো ডিলিট করে দিই আরেকটা টুলস আছে নাম হচ্ছে keyword keyword keyword tools tools লিখলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ওইটার নাম হচ্ছে keyword tools dot IO okay প্রথমেই পেয়ে যাবেন কিওয়ার্ড টুলস লিখলে আপনি পেয়ে যাবেন এখানে আসবেন এসে ধরেন আমি এবার সার্চ করব হচ্ছে ইউটিউবের আমার যেহেতু ইউটিউবের জন্য দরকার তাহলে আমি ইউটিউবটা সিলেক্ট করব এখান থেকে করার পর এখানে লিখব ধরেন ওয়ার্ডপ্রেস ঠিক আছে ওয়ার্ডপ্রেসের উপর আমি কি ওয়ার্ড চাচ্ছি ওয়ার্ডপ্রেস শুধু ওয়ার্ডপ্রেস ওকে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি এবার গ্লোবালি এটা সার্চ করব ওকে সার্চ করি তো কিছুটা সময় লাগবে যদিও কোনো ব্যাপার না আমাদের কাছে অফুরান্ত সময় আছে তো দেখেন এখানে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড তারা বের করে দিয়েছে দেখেন আপনার কি বলবো ইউটিউবের জন্য আপনার কিওয়ার্ডের প্রয়োজন নাই আপনি এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো পপুলার কিওয়ার্ডগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারেন এবং টপিকগুলো কিন্তু আপনি ফাইন্ড করতে পারেন ঠিক আছে দেখেন খুব ভালো ভালো কিওয়ার্ড এখানে আছে তো আপনি এটার মাধ্যমে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করে ফেলতে পারেন ঠিক আছে দেখেন অভাব নাই এখানে অটপেস ওয়েবসাইট টুইটোরিয়াল অটপেস ওয়েবসাইট বিগিনার অটপেস অ্যাডভান্স টুইটোরিয়াল অটপেস এক্সট্রা বা আস্ট্রা তো WordPress affiliate website WordPress affiliate website plugin এই ই কমার্স ওয়েবসাইট দেখেন অভাব নাই এখানে আপনার কিওয়ার্ড কিওয়ার্ড নিয়ে আর কোনো সমস্যা নেই আপনি পাশাপাশি কিন্তু আপনি একটা বেনিফিট পাচ্ছেন সেটা হচ্ছে টপিকেও পেয়ে যাচ্ছেন আপনি এটার উপর বেস করে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন বা ভিডিও ম্যাক করতে পারেন কোনো সমস্যা নাই আপনি এটা করেন তো আমি কিন্তু দুইটা দুইটা জিনিস অলরেডি দেখালাম একটা হচ্ছে কিওয়ার্ড এভরি হেয়ার আর একটা হচ্ছে কিওয়ার্ড টুলস ডট আইও ঠিক আছে আমি আমার ডিসক্রিপশনে ভিডিও ইয়ার লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা ওখান থেকেও ফাইন্ড করতে পারেন তো আমি এবার আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গুগলের মাধ্যমে কিভাবে আপনি কিওয়ার্ড বের করতে পারেন তো আপনি ধরেন আমি এখানে আরেকটা জিনিস লিখতে পারি ধরেন আমি এখানে লিখতে পারি হর মুভি আমি তাহলে হর মুভি দিয়ে একটা কিওয়ার্ড বের করি horror movie movie okay movie okay ইউটিউবে সার্চ করছি দেখেন horror movie horror movie trailer horror movie দুই হাজার একুশ দেখেন অভাব না হরো মুভি ফুল মুভি দুই হাজার বাইশ তো দেখেন এখানে কিওয়ার্ডের কোনো বিকল্প নেই ধরেন আমি একটা ট্রপিক লিখে সার্চ করলাম এবার হরো মুভি একটা ট্রপিক ঠিক আছে টপিক বা কিওয়ার্ড লিখে আমি সার্চ করার পরে কিন্তু ইউনিক অনেকগুলো কিন্তু আপনি আর টাইটেল পেয়ে গেলেন এবার আমি আসি এবার আপনি আরেকটা জিনিস দেখতে পারেন সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে সার্চ কিওয়ার্ডগুলো আপনি বা পপুলার কিওয়ার্ডগুলো কীভাবে বের করবেন ঠিক আছে পপুলার কিওয়ার্ড বের করার জন্য আপনি এখানে লিখবেন ধরেন আমি লিখতেছি হচ্ছে horror movie horror horror horror movie movie দেখেন এখানে আমি যদি কোন হর মুভি লিখলাম তখন দেখেন এখানে দেখেন হর মুভি ফুল এখানে দেখেন পপুলার যে কিওয়ার্ডগুলো আছে সেটা কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন দেখেন একটু এই যে এটা হচ্ছে আপনার পপুলার কিওয়ার্ড বা এই ট্যাগের উপর বেস করে কিন্তু এইগুলো পপুলার একটু দেখাই আপনাদেরকে এগুলা কিন্তু খুবই পপুলার ঠিক আছে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওটা যদি আপনার এই রিলেটেড ভিডিও হয় যদি ধরেন আমার অট পেজের ভিডিও বানাবো তাহলে আমি কি অট পেজ ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং ইউটিউব ইউটিউবের যে কোনো একটা টপিক হলে তাহলে আপনি ইউটিউবের একটা টপিক দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে দেখেন এই যে আমার এখানে পেজ লেখলাম লেখার পর এখানে দেখেন আমার পপুলার কিন্তু অনেকগুলো কিওয়ার্ড ওরা কিন্তু আমাকে ফাইন্ড করে দিতেছে একটু ভালো করে দেখেন অনেকগুলো অটফেস থিম কাস্টমাইজেশন টিউটোরিয়াল অটফেস ফ্রি ওয়েবসাইট টিউটোরিয়াল এখানে আমরা একসাথে দুইটা জিনিস পাচ্ছি টপিকও পাচ্ছি ভিডিওর কন্টেন্ট কোনটা তৈরি করতে পারি সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এইভাবে আপনি কিন্তু আপনার ভিডিওগুলো কিওয়ার্ড আপনি পেতে পারেন আশা করি আমার ভিডিওটা ফুললি দেখেছেন আপনারা তো আশা করি আপনারা আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়েছেন আশা করি আপনার কিওয়ার্ডগুলো নিয়ে কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না যদি সম্পূর্ণ ক্লাসটুক করেন হ্যাঁ, আপনি মোটামুটি ভালো ভালো কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিওতে ফোকাস করতে পারেন আর এটা করার আগে আপনি আমি আরেকটা সাজেস্ট করব আমাদের বিডিআই কিউয়ের একটা ই আছে কিওয়ার্ড রিসার্চ করার একটা ভিডিও আছে ওইটা দেখে নেবেন তাহলে আপনার কিওয়ার্ড দূরের কথা কিওয়ার্ডের যত কিছু আছে আবার কি আমরা যে সফটওয়্যারটা মানে টুলসটা নামাইছি সেটার মাধ্যমে কিন্তু আমরা তার ভিডিওর কিওয়ার্ড যেগুলো ইউজ করছে সেগুলো কিন্তু আমরা বের করতে পারি একটু দেখেন এই দেখছেন এই লোকটা এই কিওয়ার্ডগুলো ইউজ করছে দেখেন এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখছেন WordPress overview Bangla WordPress overview Bangla complete guideline WordPress for এখানে দেখেন মোটামুটি আলী হুসাইন এটা হচ্ছে তার নাম এই কোম্পানির বা এই ইউটিউবের মালিকের নাম এখানে ইউজ করতেছে তো এগুলো কিন্তু আমরা একসাথে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাইতেছি ভিডিওর কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখান থেকে ফাইন্ড করতে পারবো তো আপনি ধরেন একটা টপিক নিছেন যে একটা আমি চাচ্ছি ইউ অটওয়েজের ফুল একটা কোর্স করবো বা একটা থিম কাস্টমাইজেশন টুইটারিয়াল দেখবো তো আমি থিম অটওয়েজ থিম কাস্টমাইজেশন লিখে সার্চ করলাম সার্চ করার পর এখানে আমার একটা প্রথমে একটা সবচেয়ে ফার্স্টে একটা কি আসছে একটা ভিডিও আসছে আমি এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে ভিডিওটা আমি এখান থেকে মানে হ্যাঁ, দরকার নাই আচ্ছা। তো আমি ওর যে কিওয়ার্ডগুলো আছে মোটামুটি ওই কিওয়ার্ডগুলো পপুলার কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নিতে পারি দেখেন ও কয়টা কিওয়ার্ড ইউজ করছে এটা হচ্ছে ভিডিও ট্যাগ এখানে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা কিওয়ার্ড কিন্তু ইউজ করছে আর আমরা এখানে পাচ্ছি কয়টা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তার মানে দশটা কিওয়ার্ডে কিন্তু আমি এখান থেকে বের করতে পারতেছি তাহলে কিন্তু আপনার এখান থেকে কিওয়ার্ডের আইডিয়াটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো ধর কোনো কিছু নেওয়া দরকার এখান থেকে কপি করলে হয়ে গেল নিয়ে গেলেন আর আমরা জানি যে একজনের কিওয়ার্ডগুলো কপি করে নিলে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয় তার ভিডিওতে সাজেস্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আশা করি আপনারা কিওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না কোনো প্রকার সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ